كيف حالك كيف حالك كيف حالك؟ كيف حالك؟ How are you? কাইফা হালুক অর্থ তুমি কেমন আছো কাইফা হালুক অর্থ তুমি কেমন আছো هل هل أنت من شرطة السوق؟ هل هل أنت من شرطة السوق؟ هل أنت من شرطة السوق؟ هل أنت من شرطة السوق؟ হাল আন্তা মিন সুরতাতি সুগ অর্থ আপনি কি বাজারের পুলিশ হাল আন্তা অর্থ আপনি কি সুরতা অর্থ পুলিশ আর সুগ অর্থ বাজার أرجوك ألا تأخذني إلى السجن أرجوك ألا تأخذني إلى السجن أرجوك ألا تأخذني إلى السجن أرجوك ألا تأخذني إلى السجن আর জুক অল্লা তাখুজানি ইলা সাতজন অর্থ please don't take me to the prison দয়া করে আমাকে জেলে নেবেন না আর জুক অর্থ দয়া করে অল্লা অর্থ না তা খুজানি অর্থ আমাকে নিয়ে সাতজন বা সিজ্জিল অর্থ জেলখানা আর জুক অল্লা তা খুজানি ইলা সাতজন অর্থ দয়া করে আমাকে জেলে নেবেন না أرجوك أن تسمح لي أن أبيت الليلة هنا فليس لدي مكان آخر أمضي إليه أرجوك أن تسمح لي أن أبيت الليلة هنا فليس لدي مكان آخر أمضي إليه أرجوك أن تسمح لي أن أبيت الليلة هنا أرجوك أن تسمح لي أن أبيت الليلة هنا আরজুক আন্তাস মাহালি আন আবি তাল্লাইলাতা হুনা মিয়ান please let me sleep this night here অর্থ দয়া করে আমাকে এই রাত্রে এখানে ঘুমানোর অনুমতি দিন আন তাসমাহালি অর্থ আমাকে অনুমতি দিন আন আবিতা অর্থ ঘুমাতে আন আল্লাইলা অর্থ এই রাত্রে ফালাইসা লাদাইয়ে মাকান আহর আমদি ইলাইয়া মেন I have no other place to go অর্থ আমার যাবার জন্য অন্য কোনো জায়গা নাই ফালাইসা অর্থ না লাদাইয়ে অর্থ আমার আছে মাকান অর্থ জায়গা আখর অর্থ অন্য আমদি অর্থ যাওয়ার ইলাইয়া অর্থ পদ্ধতি বা পথ تبدو شابا قويا لما لا تجد عملا تبدو شابا قويا لما لا تجد عملا তাবদু সাবান কয়ান অর্থ তুমি শক্তিশালী যুবক দেখবে তাবদুস অর্থ তুমি দেখবে সাবান অর্থ যুবক বা তরুণ সাবাবও বলে কয়ান অর্থ শক্তিশালী কয়ান শক্তিশালী লিমালা তাজিদু আমালান মিয়েন why can not you find a work অর্থ তুমি কেন একটা কাজ খুঁজছ না লিমালা অর্থ কেন না তাজিদু খোঁজা আমালা কাজ أين تأتي بمال لطعامك تسرق أين تأتي بمال لطعامك تسرق মিন আইনা তাতি বিমালিন লিতামাক তাসরাক মিয়েন where do you get money for your food do you steal অর্থ তোমার খাবারের টাকা কোথায় পাও তুমি চুরি করো মিন আয়না কোথায় থেকে তাতি তুমি পাবে বিমালিন অর্থ টাকা তাসরাক অর্থ চুরি عندي بستان كبير ويعمل فيه رجلان واحتاج لثالث هل تعمل عندي بستان كبير ويعمل فيه رجلان واحتاج لثالث هل تعمل عندي بستان كبير وعمل فيه رجلان mean I have a big garden and two men working অর্থ আমার একটি বড় বাগান আছে এবং দুইজন লোক সেখানে কাজ করে আইন্দি আমার আছে বুস্তান বাগান কাবির বড় ইয়ামালু কাজ রাজুলান দুজন পুরুষ وأحتاج للثالث هل تعمل؟ I need a third man أحتاج لثالث هل تعمل؟ Do you want to work? ওয়া আহতাজু লিসালেস হাল তামাল অর্থ আমার তৃতীয় আরেকজন লোক দরকার তুমি কাজ করবে এহতাজ বা আহতাজ অর্থ প্রয়োজন সালেস অর্থ তৃতীয়জন হাল তামাল অর্থ তুমি কি কাজ করবে فكم تدفع لي أجرا؟ سأدفع لك ما يرضيك فكم تدفع لي أجرا؟ سأدفع لك ما يرضيك কাম তাদফাউলি উজরা মেন how much will you pay me অর্থ আমাকে কত দিবেন কাম কত তাদফাউলি আমাকে দিবেন উজরা পাওনা বা ভাড়া সা আদফাউলিক মা ইউরদিক আমি তোমাকে দেব তুমি কত চাও সা আদফাউলিক অর্থ আমি দেব মাই ইউরদিক অর্থ তুমি যা চাবে উরিদ অর্থ চাওয়া ধন্যবাদ বিহর্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন